হাজার হাজার শ্রমিকের শ্রম আর প্রকৌশলীদের দক্ষতায় গড়ে উঠছে পদ্মা সেতু এখানে মানুষের বিচ্ছিন্ন মাথা লাগার বিষয়টি একেবারেই অবাস্তব অবাস্তব একটা জিনিস নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটা একটা ব্রিজ তৈরি করতে সিমেন্ট লাগে ওয়াল লাগে আপনার বালি লাগে কংক্রিট লাগে এইসব জিনিস কিন্তু ব্রিজের জন্য পাঁচ থেকে ছয় হাজার লোক কাজ করে তো সবার চোখের সামনে এগুলো হয়ে যাবে আমরা গোপনে কোন সময় লোক থাকে মানে কেন এটা লাগে ইঞ্জিনিয়ারিং কাজ শিক্ষার হার বাড়ার পাশাপাশি অবাধ বিস্তার ঘটেছে তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন কোনো অবকাঠামো নির্মাণের মাথা লাগার গুজব কুসংস্কার ছাড়া আর কিছুই নয় কুসংস্কারের কারণে নানা ধরনের নানা মাত্রিক আচরণ করে আমি মনে করি সেইরকম একটি আচরণের বহিঃপ্রকাশ হচ্ছে এই যে মাথার খুলি এক লক্ষ না এক হাজার মাথার খুলি লাগবে পদ্মা সেতুতে যারা অপসংস্কৃতিতে বিশ্বাসী যারা ধর্মান্ধ তাই বিশ্বাসী তারাই এই হিউমার ছড়িয়ে একটা ফয়দা লুটার চেষ্টা করছে কিনা আর সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি সেটির আসলে আমরা অপব্যবহার করছি এ ধরনের গুজব মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান তাদের